মা আপনার নামটা যদি একটু বলেন মমতাজ বেগম মমতাজ বেগম কতদিন হয়েছে আপনি এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন সতেরো দিন সতেরোতম দিন প্রথম যখন এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন কি অবস্থা ছিল আপনার আমি তিনটা সমস্যা নিয়ে আসছিলাম আচ্ছা প্রথমত হচ্ছে আমার আর্থারাইটিস বহু বহু বছর ধরে ধরেন 30 বছর ধরে দ্বিতীয় ছিল আমার হচ্ছে আর্থারাইটিস আমি কি বলে অস্টিপ্রোসিস হয়ে গেল আর্থ্রাইটিসের জন্য আমি স্টেরয়েড খেতে খেতে ডাক্তার বলেন যে স্টেরয়েডের কুফল হয়েছে এটা তারপরে আমি এখান থেকে বিশ সালে আমি আর কি পড়ে গেছিলাম পড়ে কোমরে আঘাত পাইছিলাম আচ্ছা। সেখান থেকে পিলাইড হয়েছিল তিনটা আচ্ছা। সমস্যা নিয়ে আমি এখানে আসছি আচ্ছা যখন আমাদের এখানে এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে মানে শারীরিক অবস্থাটা কি ছিল আপনি কি স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন পারতাম না খুব কষ্ট হতো মানে বিশাল কষ্ট হতো আমার ব্যথা ছিল সর্বঙ্গে মানে পুরো শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন ছিল আচ্ছা স্বাভাবিক যে সংসারের যে কাজকর্ম করা হাঁটা চলা করা বাজার করা এগুলো কোনোটাই করতে পারতাম না হাঁটতে পারতাম না অন্যগুলো ধাও কষ্ট করে পারতাম কিন্তু যে পিআইলাডির কারণে এই ব্যথাটা আমার ডান দিকে নামতো ডান দিকে নামার কারণে আমি দাঁড়াইতেও পারতাম না পাঁচ মিনিট হাঁটলে তারপর আমার যন্ত্রণা শুরু হয়ে যেত পাঁচ গ্রামের বাড়ি উঠানে নামলে পাঁচ মিনিট পরে আমার একমতো কোথাও না কোথাও বসে পড়ি আমি দাঁড়াতে পারতেছি না আচ্ছা জি জি এমন কি হতো যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না সারা দিনেও ব্যথার যন্ত্রণা তো যখন প্রথম যখন আমার আর্থারটা শুরু হয়েছিল তখন আমার কিন্তু পরে এসে ওই শুয়ে থাকলে ব্যথাটা ভালো হতো ওষুধ তো আচ্ছা। খেতামই আচ্ছা। শুয়ে থাকলে সবসময় ব্যথাটা ভালো লাগতো কিন্তু উঠে হাঁটলে দাঁড়াইলে তখন কষ্ট হতো আচ্ছা আজকে এই যে সতেরোতম দিন এই সতেরোতম দিনে আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু আপনি স্যার আমার ইমপ্রুভমেন্ট বলতে আল্লাহ রহমতে এই আমার অস্ট্রোপোসিসের ব্যথা এবং এই যে এসে আর্থারাইটিসের ব্যথা এই দুটো আমি বেশ মানে পঁচানব্বই পার্সেন্ট বলতে বলা যায় তারও বেশি আমি রিমুভ হয়েছি কিন্তু পিএলআইটির ব্যথাটা একটু ঠিক আছে এখনও আছে এখন আপনার যেহেতু ট্রিটমেন্ট চলমান অবস্থায় আছে আশা করি আফটার ট্রিটমেন্ট আপনি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন আমরা সেই প্রত্যাশা করছি চলতে থাকুক আপনার ট্রিটমেন্ট আমরা পরবর্তীতে যখন আপনার ট্রিটমেন্ট শেষ হবে আমরা আবারও আসবো আপনার কাছে এবং তখন আমরা আপনার সম্পূর্ণ ভিডিওটা এবং তখনকার অবস্থাটা আমরা আপনার কাছ থেকে জানবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম